এটা হচ্ছে রাবার বাগান রাবার বাগানে ঘুরতে আসছি কিভাবে রাবার সংগ্রহ করা হয় এখন আমরা এটা দেখব হচ্ছে রাবার সংগ্রহ করতেছে প্রত্যেকটা গাছের সাথে আছে এরকম একটি করে দেখো আব্বুর আমার বিশাল পাহাড় রাবার রাবার আবু এই যে রাবার আবু এই যে ফোটায় ফোটায় পড়তেছে ওরা এখন পাহাড়ের উপরে গাছগুলো শুধু ছবি না তুললে হবে এই যে রাবার বাগানে আমরা পাহাড়ের সুরে আসছি এটা দেখতে হবে এই যে এখানে হ্যাঁ সিস্টেম আসছে যে এটা একদম করে নিতে হ্যাঁ গোড়া করা ধরুন এটা তো কইবেন ছবি তুলতে হইব ছবি তোলা না মনে করেন যে ভিডিও করতেছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। সম্পূর্ণ একটু দেখলাম হ্যাঁ ভালো লাগলো কিভাবে রাবার চাষ হয় বা কিভাবে উৎপাদন হয় এটা আসলে দেখে খুব ভালো লাগছে ওটা দেখাবো না ওটা দেখাবো না এই যে দেখো কত সুন্দর আর কি দেখবো অনেক দেখে ফেলেছি শুধু গাছ আর গাছ এগুলো সব রামার গাছ